আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহ সাল্লাল্লাহ وعلى آل سيدنا কয়ামতের কঠিন সময় কয়ামতেরো কঠিন সময় থাকবে না কেউ আপন আমার থাকবে না কেউ আপন আমার থাকবে সেদিন আপন হয়ে থাকবে সেদিন আপন হয়ে মোর নবীজি হজরত জুরি বলবেন না সোহার ছিললে হবে না সুবহানাল্লাহ পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহ সাল্লি আলা মহাবতের সঙ্গে বড়ি ওয়ালা আলী الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মহাজাজ মুকাররাম আজকে জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই কেরামগণ খাস করে এই মরিচা গ্রামে নেবুতলা শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা পর্দার আড়ে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী মা ও বোনেরা বহু অর্থ ব্যয় করে পরিশ্রম করে বহু দিনের পরিকল্পিত আজকের এই রহমতের সামিয়ানার নিচে আমরা বসবো বলে যে ঠিক করেছি আজকের এই মাহফিলকে যদি কামিয়াবির জায়গায় মকবুলিয়াতের জায়গায় পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে আগে এসে এখানে বসতে হবে কমিটি ছেলেদের বলবো যাদের কাজ আছে তারা কাজে থাকুন আর যাদের কাজ নাই তাদের রিকোয়েস্ট করব আপনারা এসে অন্তত এই মজলিসে এসে বসুন বিশ্বনবী বললেন বাবা এমন একটা সময় আসবে যে সময় ভালো কাজ ভালো জায়গায় মানুষের পছন্দ হবে না তার প্রমাণ আজকে লেবুতলার জলসা দুটো জায়গা তৈরি করা হয়েছে এক নাম্বার হলো বেহেস্তের বাগান আর দ্বিতীয় নম্বর হলো জাহান নামের বাগান বেহেস্তের বাগানের সংখ্যার মানুষের সংখ্যা খুব কম কিন্তু জাহান নামার বাগান তার সংখ্যা এত অধিক যে সেখানে পেশাপেশি চলছে সেই জায়গাটার নাম হলো বাজার যে সমস্ত নারীগুলো আজকে সমাজে নিজের রূপ যৌবনকে দেখানোর জন্য সেজে গুজে বেরিয়েছে বাবা ওই নারীগুলো যদি বিনা তওবায়ে মারা যায় ওদের কবরে বাস পড়া বন্ধ হবে না সেকেন্ডে সেকেন্ডে ওদের কবরে বাস পড়বে যে পুরুষগুলো ওই নারীর পিছনে পিছনে ফেতি কুকুরের মতো ঘুরছে বাবা ওই পুরুষগুলো যদি বিনা তবায় মারা যায় ওদের কবরেও বাস পড়া বন্ধ হবে না বাচ্চাগুলোকে ঠেকা তো করছি খেলার ময়দানে জলসে খেলা করতে সব তাই ভালো করে বলছি আপনাদের নিজের জীবন অতি মূল্যবান সেই মূল্যবান জীবনটাকে অপচয় নষ্ট না করে প্রত্যেকের কাছে অনুরোধ করব পাক মাহফিলে এসে বসুন নইলে এই মাহফিলের দিনেতে যদি মৌত হয় এই বাজারে খবর খুব খারাপ আজকে গোটা সমাজে মুসলিম সমাজে যেটি অবক্ষয় বা ধ্বংসের জায়গা দেখতে পাওয়া যায় তার মূল কারণ হলো আমরা হারাম প্রিয় মানুষ হয়ে গেছি আরাম প্রিয় নয় হারাম প্রিয় হারাম কাজ আমাদের খুব ভালো লাগে জমিনে অপচয় ব্যবহার করবে ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই নারীগুলোকে জাহান্নামের বানানো হবে এ নজনেরা যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে ও বাবা মিনাল লজ্জা হলো মুমিনদের ইমানের একটি অঙ্গ ইমানের একটি অঙ্গ আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে কোন মুসলমান যদি নিলজ্জ হয়ে মরে ওর আজাবে জাহান্নাম ঠিকানা হবে এই নজনের যুবকেরা পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগে একবার আমাদের ভাবা উচিত আমরা করছি কি আগে আমাদের ভাবার দরকার ওই মেয়েটার জায়গা যদি অন্য একটা মেয়ে আমার বোন হতো ওই খারাপ দৃষ্টি দিয়ে তাকালে পারতাম এ কথা বলছেন না কেন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদুর লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ জবানে জানিয়ে দি গেলে ও বাবা সাহাবারা রাস্তা দিয়ে যখন কোন নারীকে মহিলাকে হেঁটে হেঁটে যেতে দেখো ও আমার সাহাবারা প্রথম নজরটা তোমাদের যখনই পড়বে তোমরা মনে মনে ভেবো ওটা আমার মায়ের জাত জোরে বলবেন না এ হবে না সুবহানাল্লাহ যে পুরুষটা ভাবে ওটা আমার মায়ের জাত খারাপ ধারণা আসবে আসবে আসবে না আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হাজার হাজার মাহফিল হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা খরচা হচ্ছে কিন্তু সে যে রোগ সেই রোগী রয়ে গেল রোগ সারানোর কোনো জায়গা নেই পৃথিবীর জমিনে আমরা ভয় করি একটা রোগ আমাদের হলে আমাদের এলাকায় কারুর হলে আমরা সব ধারণা করলে ও আর বাঁচবে না সেই রোগটার জীবাণুর নাম কি ক্যান্সার এই তো নাকি ওই রোগটা হয় সে মরে যাবে আমরা জানি আল্লাহর কাছে ওই জানাজায় শরিক হওয়ার পরে প্রত্যেকের অন্তরে ভয় ঢোকে অনেকের জন্য আল্লাহ ওই রোগটা যেন আমাদের শরীরে না আসে আসে না আসে না ও বেদনা ওটা ক্যান্সারের রোগ ওটা ক্যান্সারের জীবাণু ওটা আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেয় ওটা আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করিয়ে দেয় কিন্তু এমন একটা জীবাণু আছে এমন একটা রোগের ভাইরাস আছে যেটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় ওই রোগটার নাম কি ক্যান্সার রোগ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে আর এমনই একটা ভাইরাস আছে রোগ আছে যে রোগটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে ওই রোগটার নাম কি ওই ভাইরাসটার নাম কি হারাম ভাইরাসটার নাম কি কথা বলছেন না কেন বাবা আজকে ময়দানের মহাশারে আমি যাদের প্রতি আজকে খুশি হয়ে গিয়েছি এ আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাত দিয়ে দিলাম আমি আল্লাহ তোদের প্রতি না ঘোষ আমি আল্লাহ তোদেরকে জাহান নামায় যাওয়ার জন্য হুকুম করে দিলাম যা যা বান্দা বান্দি দুনিয়ার শান্তি দুনিয়ার আরামায়েশ করতে গিয়ে আখেরাতের অনন্তকালের জিন্দগিটা জাহান নামায় নিয়ে যা দুনিয়ার জিন্দগি এক ফোঁটা পানি দুনিয়ার জিন্দগি এক ফোঁটা পানি এর থেকে বেশি নয় এর থেকে বেশি নয় এই এক গ্লাস পানি অনেক অনেক দুনিয়া হোটেল এই এক গ্লাস পানি থেকে আরো জঘন্য নগণ্য এক ফোঁটা পানি এই এক গ্লাস পানি দুনিয়ার থেকে অনেক মূল্য মমিন তুমি চিন্তা করো যুবতীরা আজকে যে রূপ যৌবনে টকবক করে ফুটছ যৌবনে তাড়নায় এ বাগান সে বাগান এ বাজার সে বাজার করে ঘুরছ দশ বছর পরে যে সেই সুযোগটা সেই সুযোগটা আর মিলবে না দেখবি বাবা যখন শরীরে সৌন্দর্য যখন নষ্ট হয়ে যাবে তোর ওই ভালো মানুষটাই তোকে খারাপ চোখে দেখবে কথা ঠিক না বলি তাই এই যৌবন যৌবনটাকে অপচয় অপব্যবহার করিস না আমার আল্লাহ বলছে অমা আদর অকামা হিয়া বান্দা আমি আল্লাহ বলছি সাবধান হ ওই হাবিয়া নামক জাহান নামটা কি থেকে তৈরি জানিস না রুন হামিয়া প্রজ্বলিত কঠিন আগুন এই দুনিয়ার আগুন নয় কোন আগুন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ বার জানি দিলে ও বাবা সাবরার ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানি দিয়ে গেলাম হে আমার সাবরার দুনিয়ার আগুনটা বড় নগণ্য দুনিয়ার আগুনটা বড় নগণ্য আযাবে জাহান্নামের আগুন নয় আযাবে জাহান্নামের আগুনের যদি একবার নিঃশ্বাস এই দুনিয়ার জমিনে একবার ফেলতো তাম পৃথিবীটা পুড়ে তামা হয়ে যেত আগুন নয় জাহান্নামের একবার নিঃশ্বাস এই তাম পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে তসমাস হয়ে যাবে সেই আগুনে রাখা হবে বান্দাবান্দিকে আল্লাহ একবার কি কঠিন না ভাই জান জাহান নামায় দিলে তাহলে পুড়ে তো মরে যাবো মরবেন না এটাই তো আল্লাহ সব থেকে বড় নিয়ামত একবার জোরে বলবেন না সোহান আল্লাহ আপনার মৃত্যু হবে না আপনি ভাবছেন আমার জাহান নামায় দিয়ে দিলে তো আমি মরে পুড়ে শেষ হয়ে যাবো যাক মিটে যাবে না আপনাকে মৃত্যু দেয়া হবে না মৃত্যু অবধারিত নয় ওখানে আপনার জিন্দা থাকা অবধারিত মাস্ট এভরিথিং ইম্পর্টেন্ট আপনার জন্য বেঁচে থাকা ওখানে গুরুত্ব আপনার শরীরটাকে এমন করে দেয়া হবে কিতাবের ভিতরে এসেছে মক্কা মাদিনা সাড়ে চারশো মাইলের রাস্তা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা সাড়ে চারশো কিলোমিটার রাস্তার মাঝখানে দুশো পঁচিশ কিলোমিটার রাস্তায় আপনাকে বসিয়ে দেয়া হবে জাহান্নামের শরীরটা জাহান্নামীদের শরীরটা এত বড় করা হবে মক্কা শহরটা ইজি ভাবে দেখতে পাবে মদিনা শরীফের শহরটাকে ইজি ভাবে দেখতে পাবে এত বড় বডিটা আল্লাহ নবী জানালে জাহান্নামীদের এক একটা কষায়ের দাঁত হলো ওহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত জাহান্নামীদের এক একটা দাঁত হবে কষায়ের দাঁত কিরকম বড় অহুত পাহাড়ের সমান নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়ে গেলে ওদের গায়ে চামড়াগুলো এত মোটা মোটা করে দেয়া হবে ওদের চামড়াগুলো এত মোটা মোটা করে দেয়া হবে আগুন লাগবে সহজে পুড়ে কয়লা হবে না এ নজনেরা যুবকেরা এক দিক থেকে পোড়ানো হবে অপর দিক থেকে চামড়া গজিয়ে দেওয়া হবে তার মানে দিনের পর দিন দিনের পর দিন শাস্তি আর শাস্তি এই বান্দি তোর যৌবনের তোর যৌবনের জন্য অমুক জায়গায় রাতের অন্ধকারে বাগানে গিয়ে একটি ছেলের সঙ্গে মেলামেশা করেছিলি আধ ঘন্টা আনন্দ ফুর্তি করার কারণে আমি আল্লাহ তোর অনন্তকালের জন্য জাহান নাম ভোগ করতে দেব এ বান্দি তোর ওই আধ ঘন্টার কারণে যেন তোর অনন্তকালটা না জ্বলে যায় সাবধান হও এই দুনিয়া তোর জন্য ছোট জায়গা ছোট জায়গা ছোট জায়গা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় ভুল করছিস সাধারণ মানুষের কি বলবো আমরা আলেমরা চিন্তা করি আমাদের এখানে সব অনেক আমরা আলেম মনে করি তা যদি না হতো একজন আলেম আর একজন আলেমের পেছনে লাঠি দিয়ে খোঁজা মারত এ মাথায় ঢুকছে না একজন দাড়িওয়ালা আর একজন দাড়িওয়ালার পিছনে ঘুরতেছে কখন বাঁশ দেবো আমার থেকে বড় হয়ে যাচ্ছে একজন আলেম আর একজন আলেমের কখন ডোবাবে এই চিন্তা ভাবনা পরিপন্থী আপনাদের কাছে ছবির মতো স্পষ্ট কথা ঠিক না বল কিন্তু না ওই আলেমটা যদি সত্যি আল্লাহকে এক বলে বিশ্বাস করত আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি দুনিয়া আখিরাত কোরআন হাদিস রাসূলকে যদি বিশ্বাস করত কারোর পিছনে লাগতো না কথা ঠিক না ভুল জোরে বলে একজন আলেম যখন মনে করবে আমাকে মরতে হবে একজন আলেম যখন বক্তা যখন মনে করবে আমাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সে নিজের জায়গা সামলাতে ব্যস্ত হয়ে যাবে আমার কি হবে আপনারা শুনছেন দিনের পর দিন দিনের পর দিন শাহনাজের উপরে কত জুলুম চলছে শুনছেন না দেখেছেন দুর্বল হতে দেখেছেন আল্লাহ দুর্বল করে না ইমানদারদের যত ধাক্কা দেয়া হবে ইমানদাররা তত শক্ত হবে একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ ওরা ভেবেছে শাহনাজ ওই মাটির দলা পানিতে ফেলে দিলেই গলে যাবে মাটি পানিতে ফেলে দিলি গলে যাবে হাওয়ায় মেটায় হাওয়া লাগলেই চুপসে যাবে ইমানদার আর মাটির দলা হাওয়ায় মেটায় এক নয় ও জনে যুব একজন ইমানদার এত শক্ত একজন ইমানদার এত কঠিন একজন ইমানদার এত মজবুত আল্লাহ ওদেরকে বানিয়েছে আল্লাহ ইমানদারদের ইমানের তাকত এত শক্তি দিয়েছে আল্লাহ সব থেকে বড় চাদর ভিতরে ওর গায়ে জড়িয়ে দিয়েছে ও যখন ধৈর্য সহনশীলতার ভিতর দিয়ে নামাজ আদায় করে ইন আমার আল্লাহ তালার ওই আলেম বান্দা ইমানদার নেক বান্দার সঙ্গে থাকার কারণে তাম পৃথিবী একদিকে হয়ে গেলে ওই ইমানদার মমিনী বান্দার কিঞ্চিত পরিমাণে জায়গা নষ্ট হয় না আরো সমাজে কদর বাড়বে কথা বুঝে এসছে না ইমানদারের পিছনে যত খোঁচা মারবেন যদি হকের রাস্তা ইমানদার হয়ে থাকে তত ওর কদর সমাজে বাড়বে আল্লাহ শকুর আমার যারা চিন্ত না তারাও এখন আমার জন্য পাগল যারা আমাকে দেখিনি তারা এখন আমার জন্য পাগল বলেন আপনারাই বলেন এই ভাঙড়ে কটা জলসা করতাম আমি তিন বছর আগে থেকে আমার পিছনে লাগা হয়েছে আগে থেকে তিন বছর আগে থেকে আমার পিছনে লাগা হয়েছে এই তিন বছরে বলেন ভাঙড়ে কোন জায়গায় জলসা আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না এই জায়গা বাকি ছিল হাজির এই তো এই ভাই বলে গেলেন কাঁটালিয়ায় চারটে জলসা শেষ হয়ে গেছে এখনো আছে এক একটা গ্রামে যদি চারটি পাঁচটা করে জলসায় হিংসা বাড়বে না কমবে এদিনকে একটা জলসায় যাব না বললাম অন্য ভাইদেরকে নিয়ে কর কমিটির ভিতরে নাইনটি টেন হয়ে গেছে নাইনটি টেন নাইনটি নাইনটিন মানে নব্বই জন একদিকে হয়ে গেছে শাহনাজ ভাই যদি না আসে কেউ চাঁদা কালেকশন দেবো না জলসা তোরা দশজন চালা এবার যারা দশজন আমায় নিতে যাচ্ছে না তা নয় ওরা একজন বক্তাকে এক্সট্রা বলে ফেলেছে আর আমার দুটো জলসা আছে ভাঙড়ে আর ওই জলসাটাই আমি টাইম দিতে পাচ্ছি না ওরা যে টাইমটা চাইছে সেই টাইমটা হবে না জলসাটা পুরো তিন সারা রাত করলো শাহনাজ হাজির হবে তবে জলসা শেষ হবে এই ইজ্জত কার দেওয়া জোরে বলে কিছু গত পরশু ভুমরু ভুমরু ভুমরু আমার পরে আবার সাইফুল্লাহ ভাইকে তুলে দিলেন মানে তুই এক ঘন্টা কর বলে ইমানদারের মর্যাদা আল্লাহ পাকের হেফাজতে আন্ডারে পৃথিবীর কোন মানুষ ওর পিছনে লেগে কোনো ক্ষতি করতে পারবে না কারণ ওর সঙ্গে আল্লাহ আল্লাহর রহমত আছে একবার জুড়ে বলুন সুবহান পৃথিবীর জমিনে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারবে না একজন পীর সাহেব আর একজন পীর সাহেবকে দেখতে পারবে না একজন একজন মহাক্কে কালেম আর একজন মহাক্কে কালেমকে দেখতে পারবে না একে অপরের সঙ্গে বিদ্বেষে জড়িয়ে থাকবে ও সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে জানিয়ে দিয়ে গেলাম ইন্নাল উলামা আউয়ালু ফিন্নার নিশ্চয়ই আলেমগুলোকে আগে জাহান্নামায় দেয়া হবে ও আমার সাহাবারা যাদের কথা হবে নবী আলাইহিস সালামের মতো যাদের শ্বাস পোশাক হবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ থেকে ভালো আর তাদের অন্তরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের মতো আলেমের ভিতরে হিংসা থাকে কুকুরের সমতুল্য হলো কথা ঠিক না ভুল জোরে বলে ভাগাড়ে একটা গরু পড়েছে চারটে কুকুর দেখেছেন মিলেমিশে খায় একেবারে দিকে দাঁত বার করতেছে আরে ভাই এ তো সবার জন্য খানা ঠিক নয় মারামারি কাড়া কাড়ি করে কোদা কুদি করে দেখবেন এরা ঝগড়াবাদী বাদী হাঁপিয়ে যে চিত সুরেশ খাওয়া হয়নি কারোর কান কেটে গেছে কারোর কপাল কেটে গেছে কারোর দাঁত ছিঁড়ে গেছে এই করে সব চিট হয়ে জখম হয়ে পড়ে রয়েছে মাঝখান থেকে শিয়াল অন্য কুকুর এসে ঝেড়ে চলে গেছে পড়ে আছে কি হাড্ডি ও সেই হাঁটটাকে নিয়ে বারে বারে শুধু চেটতেছে ওর গোস খাওয়া হয়েছে আমাদের অবস্থা ঠিক এইরকম সমাজে এ কথা ঠিক জোরে বলে কিছুদিন আগে একটা জলসা হলো বড়ালি আমার দাওয়াত ছিল বড়ালিতে আমার দাওয়াত ছিল ওরা নিষেধ করেছে জলসাটা যে ভাইজান জলসাটা হবে না হলো তার অসুবিধা নেই পরবর্তীকালে তার পরের দিনই বোধ কি জায়গাটার নাম না তার পরের দিন জলসা করলাম তোমাদের ওই কি কি পুকুর ওটা বদ্ধবকুল নয় ভুলে যাচ্ছি এই ঘটকপুকুর থেকে বেরিয়ে এসে ঢুকে যে জায়গাটা নলপুকুর তার একদিন পরই নলপুকুর জলসা করেছি নলপুকুরের ছেলেরা বলছে আপনি নাকি ওখানে আসেন কেন না ওখানকার কমিটির ছেলেরা আমাদের ধরে বলছে তোদের সানাজ রায় আসেনি এই বলেন অপপ্রচার কি আপনার জানেন গোটা বাংলার জমিনে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে কোন জায়গায় শাহনাজ ভাই স্টেজ মিস করেছে লেটেড হোকে আমার চরিত্রের বাইরে আমি যে জন চাই যেতে পারবো না নেবো না কথা বুঝে ওরা বদনাম রটিয়ে দিচ্ছে কি না উনি আসি আসি কথা বুঝে না ও মেয়েদেরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা নিন্দুকদের কাজ হলো নিন্দা করা নিন্দুকদের কাজ হলো নিন্দা করা নিন্দুকেরা নিন্দা না করলে পেটের ভাত হজম হয় না এ নজনেরা যুবকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে হিংসুকে যুগের হিংসায় কলগে ফাটে আর ইমানদারের কত জমিনে বাড়ে জোরে বলুন সুবাহার হিংসুকেরা হিংসা করবে যত আপনার প্রতি সমাজে আল্লাহ তত আপনার কদর বাড়িয়ে দেয় ও বেজনেরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হিংসা করেছিলেন আবু জাগেল হিংসা করেছিলেন আবু লাগাব হিংসা করেছিলেন উতাইবা হিংসা করেছিলেন উকবা হিংসা করেছিলেন উমাইয়ের ইবনে খল এ নজনেরা সত্যকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল যান আল্লাহ যদি তৌফিক দেয় যান মক্কার জমিনে আবু জাহেলের চিহ্ন পাবেন না আবুল আহাবের চিহ্ন পাবেন না ওতাইবা চিহ্ন পাবেন না আর আমার দয়ার নবী মক্কার জমিন থেকে রাতের অন্ধকারে যিনি রাতের অন্ধকারে গুটিয়ে গুটিয়ে গুটিয়ে গুটিয়ে এমনি করে মদিনার জমিনে পালিয়েছিলেন ও নজনের নবীর এখনো স্মৃতি চিহ্নগুলো অমর হয়ে দাঁড়িয়ে আছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেলের ঘরটা হয়েছে পায়খানা ঘর ঘরটা হয়েছে পায়খানা ঘর অজুখানা না অজুখানাও জিনিস নাপাকি গালিজা সেখানে রাখার জন্য মানুষ যাচ্ছে তাম পৃথিবীর মানুষ আপনায় যদি ঘৃণা করে ওতে আপনার কিছু যায় আসে না আল্লাহ আল্লাহ রসুল আপনাকে ঘৃণা করছে কিনা একবার জিজ্ঞাসা করে না আল্লাহর সঙ্গে আমরা কেমন করে কথা বলবো ভাই আল্লাহর সঙ্গে কথা বলা যায় যায় না ও বেজনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য নিজে তোমাদের ডাকতে থাকে জোরে বলবেন না আজান শব্দের অর্থ হলো আহ্বান করা ডাকা ডাকা আজান শব্দের মানে কি ডাকা বান্দা আয় আমার কাছে আয় দুনিয়ার মানুষ তোকে খারাপ বলছে তো আমার কাছে আয় আমি আল্লাহ তোর এখনো খারাপ বলিনি আমি ডাকছি তোকে আয় আমার কাছে আয় ও বেজনেরা আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদুর লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ইমানদারের কর্তব্য হলো ইমানদারের বড় চিহ্ন হলো ইমানদারের বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোন মানুষের কাছে ওরা দারস্ত হবে না আল্লাহর আল্লাহর ইবাদত বান্দিগি করার পরে দুটো হাত তুলে আল্লাহ ধরে রোনা করবে আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ আমার হেফাজতের মালিক তো তুমি আল্লাহ আমার আল্লাহর ওই ইমানদারের চোখের পানিটা একটি মুক্তের পাত্রে জমা রেখে দেয় ফেরেশতারা বলে আল্লাহ এই পানিটা নিয়ে আপনি কি করবেন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আমার ফেরেশতারা আমার নেক বান্দার চোখের পানি আমি আল্লাহ আমার কাছে বড় কিমতি ইমানদারের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে বড় মূল্যবান সম্পদ একবার জোরে হবে না সোহান একজন বিবি ছিলেন সারা কথা বুঝেছে ইমানদারদের আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ অনেক রকম অনেক রকম ধাক্কা দিয়ে দেয় আইব আলী ইসলামের আল্লাহ ধাক্কা দিয়ে দিলেন কুষ্ঠ রোগ কি রোগ গো বাবা কুষ্ঠ রোগ পচন ধরে মানুষ জ্যান্ত আছে গায়ে পোকা বিলবিল করে বেড়ালে যন্ত্রণা বাড়ে না কমে মরে গেছে দেহে পোকা হয়ে গেছে ওর কোনো অসুবিধা জীবিত আছে গায়ে পোকা হয়েছে আইব আলী ইসলামের দুটো বিবি ছেড়ে পালিয়ে পালিয়ে চলে গেছে গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে পচা হ্যাঁ। সংসার করবো পালিয়ে চলে বিবি সারা হুজুরকে জড়িয়ে ধরলেন জোরে বললেন না সুবহানাল্লাহ হুজুর ওরা চলে গেছে আমি যাব না আমি যাব না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না বিছারা তুমি এইভাবে থাকবে আমার কাছে তোমার কষ্ট হবে না হবে না হুজুর আমি সারা যদি চলে যাই আমি জানি আপনার কাছে আরো একজন আছে হুজুর আপনি সারাকে আলাদা করে দেবে কিন্তু জেনে রাখে শুনে রাখে ওই আল্লাহ আপনার থেকে আলাদা হয়ে যায় না আল্লাহ যখন আপনায় ঘৃণা করে না আমি সারা ঘৃণা করতে পারি না জোরে বলে আল্লাহ আপনাকে ভালোবাসে আমি ভালোবাসি তসবিহ পড়তে পারবো না ও রব্বুল আলামিন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তুমি পোকা দাও আমার কোনো অসুবিধা নাই পোকার খোরা করে দাও এ নজনেরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের এলাকাবাসীরা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন চলে যাও এই এলাকায় তোমাকে রাখা যাবে না আমরা দুর্গন্ধে থাকতে পারি না চলে যাও চলে যাও হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি হুজুরকে সঙ্গে নিয়ে একটি মরুভূমি পাহাড়ি এলাকায় হুজুর হাজির হলে আল্লাহ নবী সালাম লাগলেন দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করেছে দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি আয়ু কিন্তু এখনো না ঘোষ নই তুমি যতদিন যতদিন আমাকে ভালোবাসবে তাম পৃথিবীর মানুষ আমায় ঘৃণা করলেও তোমার আয়ু জায়গা ছাড়বে না জোরে বলুন সোহান ইমানদারের সবচেয়ে বড় কোটেশন হলো এটা দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আশা কোন ইমানদারের ভিতরে রাখলে সে ইমানদার না ইমানদারের সব থেকে বড় চিহ্ন সব থেকে বড় নমুনা হল সে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছু বুঝে না আল্লাহ আমার রব এ রবি আমার সব কি গো আল্লাহ আমার রব এ রবি আমার সব তিলে তিলে মনে জোনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব বলুন আল্লাহ একবার আর জোরে হয় আল্লাহ একবার যেখানে যাবেন জঙ্গলে যাবেন কাপ্তই তৈরি হলো আল্লাহ সমুদ্রে যাবে আল্লাহ পাহাড়ে যাবে আল্লাহ সব জায়গায় আল্লাহ তাই সঙ্গী করে নেন আল্লাহকে সব জায়গায় চলে যান আল্লাহকে নিয়ে আল্লাহ তোমার হেফাজত করবে জোরে বলুন সোহাগ ও বেজনেরা আমার আল্লাহ পাহাড়ে পাহাড়ে গুহার ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্থান বানিয়ে দিলেন মাসারা পরের ঘরে কাজ করে পরের ঘরে কাজ করে মাসারা সারা দিন পরিশ্রম করে স্বামীর জন্য খানা আনে এ নজনেরা আমাদের এলাকায় কিছু সারা জন্মেছে বাবা ওরা পরিশ্রম করে না ওরা স্বামীর জন্য খাটাখাটনি করতে যায় কি খাটাখাটনি করতে যায় ওরা সমিতির সদস্য হয়ে ঘুরছে আছে আছে আছে আছে ও বেজনেরা শুনে কে বাবা আল্লাহ নবী দিল দুনিয়ার হাবিবুল লাগে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস সাহাবায়ে শোনাচ্ছে বাবা সাহাবারা অধৈর্য হইও না সবর করবে করবে অনেক বালা মুসিবত তোমার উপরে দেয়া হবে তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহর নবী আল্লাহ নবী হজরতে আয়ুব একদিন দুদিন নয় আল্লাহ নবী হজরতে আয়ুব হুজুর আমার বছর ধরে হুজুর আমার বছর ধরে পাহাড়ের গুহায় বিবি সারাকে নিয়ে থাকতে লাগলেন আমার আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আয়ুবের দেহ থেকে পোকাগুলো নেমে যায় আমার আল্লাহ নবী রাতি আইউ বনীহিন সালাম পোকা গুলোকে ধরে বলে যাতছিস কোথায় গা থেকে পোকা গুলো নিয়ে যাচ্ছে pore কোথায় যচ্ছিস আইউ এর দেহকে তার ভালো লাগে না কা আমি আয়ুবের প্রতি তুই দয়া করিস না তোর দয়ার ভিকারি আমি নই কারণ আমি আল্লাহর বান্দা আল্লাহ যদি দয়া করে তবে তার দয়া গ্রহণ করব আল্লাহর দয়ার ভিকারি হয় মানুষ আপনার দয়া করবে না ভাই যান আপনার সব আলিমরা বিরোধিতা করছে করছে করছে তো আমার বাপের কি না কিছু বিশ্বাস করছে করছে আমার বাপের কি আমি শাহনাজ যতদিন সুবিধা দিতে পারবো সে আমায় সুবিধা দেবে কথা বুঝতে পারছি আমি শাহ শাহনাজ যতদিন সুবিধা দেব সে আমায় সুবিধা দেবে আমি সুবিধা দেওয়া বন্ধ করে দেবো দেখবি ফস করে ফোনা তুলবে আমি তার ভরসায় নেই যে হাজরাতে আইব আলী ইসলাম পোকাগুলোকে ধরে বলছে যাচ্ছিস কোথায় খাও খাও এখনো বেঁচে আছি তার মানে দেহে এখনো মাংস আছে যাচ্ছ কোথায় দয়া দেখাচ্ছ আয়ুবকে দয়া দেখাচ্ছ তোমার দয়ার ভিকারি আয়ুব নয় একবার জোরে বলবে জোরে হবে না আমাকে কিছু কিছু জায়গায় প্রশ্ন করছে ছেলে ভাই জান অমুক অমুক জন আপনার সঙ্গে জল করছে না করছে না এবছর করছেন আগামী বছর আমি আবার স্টেপ নেব আমিও করব না কথা ঠিক না ভুল জোরে বলে উনিও মানুষ আমিও মানুষ উনি যদি আমাকে দেখে সহ্য না করতে পারে তাহলে ওনার থেকে একটু চোখের আড়াল হয়ে ঘোরা ভালো কথা ঠিক না ভুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও নজন যুবকেরা ছেলেরা বাচ্চারা পোকাগুলোকে ধরে ধরে গায়ের উপরে দেয় সারা ডুকরে ডুকরে কাঁদে হুজুর হুজুর পোকাগুলো নেমে যায় আপনি কেন আবার গায়ের উপরে দিচ্ছেন এ বিবি সারা তুমি কি তুমি কি আমার উপরে দয়া দেখাও তুমি কি আমাকে মহাব্বত করো যদি মহাব্বত করতে এই কথা তুমি বলতে না কারণ এটা আল্লাহ দেওয়া জিনিস আমার আল্লাহ পাক যেদিন দয়া করবে আমি আয়ুব সুস্থ হব আমি আয়ুব কোনোদিন বলবো না আল্লাহ তুমি আমায় শেফা দাও আমি অধৈর্য হয়ে যাব তাকালে আমি ধৈর্য ধারণ করব আল্লাহ যতদিন আমার গায়ে পোকার বাসা বানাতে চায় বানাক আমার কোনো আফসোস নাই কারণ আমি আয়ুবের দেহটা আমার নয় আমি আয়ুব আমার নয় আমি আয়ুবের দেহটা আল্লাহর আমি আয়ুবের জানটা আল্লাহ আমি আয়ুবের বাসাটা আল্লাহ ও বিবি সারার যার জিনিস সে কি করবে না করবে তার ব্যাপার তার বিষয়ে হস্তক্ষেপ হস্তক্ষেপ করা আমি আয়ুবের জন্য শোয়া পায় না কি ইমানদার ছিলেন বলেন আমার আপনার বডি আমার আপনার তো তা আপনার যদি দেহ হবে আপনি রক্ত বার করলেন আপনার অজু ভেঙে গেল কেন কথা বুঝেছেন আপনার দেহটা আপনার দেহের রক্তটা যদি আপনার হবে আপনি কাটলি কেন বললেন আপনি নাপাক হয়ে গেছেন এই বিহায়াগুলো হাসতেছে কিন্তু কারা বিহায়াগুলোকে ধর জি দেখেছেন কোথায় যাচ্ছেন যেতে যেতে যেতে যেতে হঠাৎ করে আপনার দেহটাকে সুন্দর করে সাজিয়েছে সাজানোর পরে যেতে যেতে হোচট খেয়ে পড়ে গেছে আরে ভাই হোচট তো সবাই খায় তাই বলে মরে যাবো দেহ আমার মরবো কেন হোঁচট খেয়েছে চিত হয়ে মাল পড়ে গেছে বলছে সে হয়ে গেছে মাস কাট খবর হয়ে গেছে এই বললেন আপনি আপনার তাহলে এবারে কবরে ঢোকাতে হবে এখানে থাকেন না এই অবস্থায় আমাদের নয় এ অন্যের জিনিস দয়া করে দুদিনের জন্য সফরে পাঠিয়েছে ব্যাক গো ব্যাক ফিরে আসতে আসতে কুল্লু নাফসিন মউত সুম্মা ইলাইনা তুরজাউন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ফিরে যেতে হবে বাবা ওই বিল্ডিং বালাখানা ভক্ত সব পড়ে রয়ে যাবে শাহনাজ মারা যাবে হাজার হাজার মানুষ ভালোবাসার জোয়ান ছেলেরা আবার বৃদ্ধ বনিতারা পাগলের মতো ছুটে যাবে দেখতে কেউ বলবে না ভাইকে দাফন করেন না আমার ঘরেতে আমি রেখে দেবো বলবে বলবে বলবে বিবি যে জানে জান একদিন গেল দুদিন গেল তিন দিন গেল বলছে আর রাখিস নি দুর্গন্ধ বেরোচ্ছে দেখেছেন জানের জান কলকে দিয়ে ধোয়া বেরোচ্ছে তাহলে বিবিটাও আপনার সঙ্গী হলো না না ভাইজান মা বাপ হচ্ছে আপন হ্যাঁ, জিনিস হ্যাঁ আমিও বলছি মা বাপ আপন জিনিস কিন্তু আপনার সঙ্গে যাবে না এই তো আজকে তেতাল্লিশ দিন হয়ে গেল আমার আব্বা ইন্তেকাল গেল আব্বা জানে আমার কাছে থেকে আব্বা জানে ইন্তেকাল হলো হাতে করে গোসল দিলাম কাফন পরালাম কাফন কেটে কাফন পরালাম কাঁধে করে নিয়ে ভাইদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে জানাজা পড়লাম ইমাম হলাম কবরের ভিতরে নিয়ে আব্বাজানকে শুইয়ে দিয়ে তিন মুঠো তিন মুঠো মাটি দিয়ে চলে যান জানের জান বাপ কোথায় শুয়ে আছে আমি শুচ্ছি কোথায় কোথায় কথা ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে তাহলে এত বাড়াবাড়ি কেন বাবা যুবকেরা আল্লাহ আল্লাহর ফরিয়াদ করে আমি কিছু বুঝতে পারি না এই পোকাগুলো কেন নেমে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দেয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ও আমার আয়ু আমি আল্লাহ তোমার ধৈর্যের প্রতি খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি ওই রে আমার আয়ো যাও যাও যাও আমি আল্লাহ পাক শুধু তোমার দেহটাকে সুস্থ করে দেব না একদিকে যেমন তোমার দেহটা আগের থেকে সুন্দর হবে আমি আল্লাহ পাক এই চেটিয়াল মরুভূমি পাহাড়ি পাহাড়ি এলাকা এই পেথুরে এলাকা আমি আল্লাহ নতুন তৃণলতা জন্ম দিয়ে খাজুর বাগান বানিয়ে দিলা সবর করার কারণে নতুন বডি পেল সুস্থ শরীর পেল রূপ সৌন্দর্য ডবল পেল তার সঙ্গে বিরাট চেটিয়াল ময়দান খাজুর বাগান পেল একবার জোরে সবরের দরকার আছে না নাই সবর করতে হবে ও বেজনেরা নজরেরা যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ও বাবা সাহাবারা যৌবন কালে যদি জেনা ব্যভিচারিতে তোমরা লিপ্ত হও ওটা অধৈর্য হয়ে গিয়েছো নাখোশ হয়ে গিয়েছো তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারলে না বেগানা নারী সঙ্গে তোমার সঙ্গম করে মেলামেশা জেনা লিপ্ত হয়েছ অপচয় নষ্ট করেছ ওই যৌবন কালটা যদি ধরে রেখে স্বামীর জন্য কিংবা স্ত্রীর জন্য যদি তোমার যৌবনটাকে রূপটাকে চেহারাটাকে যদি আমানত করে রাখতে আমার আল্লাহ কায়ামতের দিন তোমার সৌন্দর্য সত্তর গুণ বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ ঘুরে গিলমা সত্তরটা তোমার নসিবি করে দিত এখানেও সবর এখানেও সবর করতে হবে গায়ের রং হাসা করেছে বলে ফর্সা করেছে বলে ফিগার খুব ভালো করেছে বলে চেহারা খুব ভালো করেছে বলে এখানে পাখাও মেরে অপচয় নষ্ট করবেন মার খাবেন ফিরি টক টাইম আল্লাহ নবীর একজন সাহাবি এসে বললেন হুজুর আমি আমার যৌবনকে ধরে রাখতে পাচ্ছি না অস্থির পাপাচারে মন চায় পাপাচারে মন চায় পাপাচারে লিপ্ত হতে মন চায় রসুল্লাহ বললেন বিয়ে করো বিয়ে করো সাহাবি হুজুর বিয়ে করলেন তিন মাস পেরিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনো আমার মন চায় পাপাচারে লিপ্ত এখনো আমার মন চায় কোন নারীকে দেখলে মনের ভিতরে আলাদা একটা ফিল তৈরি হয় আল্লাহ নবী বললেন ক্ষমতা আছে তোমার আরেকটা বিয়ে করো আল্লাহ নবী সাহাবী বিয়ে করলেন বেশ কিছুদিন পার হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি হুজুর আবার রাসূলুল্লাহর কাছে অবজেকশন দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার আমার জেনা ব্যবিচারে মন চায় জেনা ব্যবিচার করতে মন চায় আল্লাহ নবী বললেন না না বাবা সাবি দেরি করো না যদি ক্ষমতা থাকে আর একটা বিয়ে করো আল্লাহ নবী সাবি বিবাহ করলে কিছুদিন পরে রসুল্লাহর সাবি আল্লাহ নবী তরবারে আসলে দেয়ার নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললে ও বাবা জন সাহাবি রে এবার বলো তোমার কি মন চায় জেনা ব্যবিচার করতে হাজরাতে ওই সাবি হুজুর মুচকে হেসে বললেন হুজুর আর মনে হয় না পৃথিবীর কোন নারীর দিকে তাকায় কারণ আমার ভিতরে এই চিন্তা এই খায়ে শেষে গিয়েছে যে সব কিছু দুদিনের জন্য চলে যেতে হবে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারাও শুনে রেখে দাও বাবা সাহাবি এই এতক্ষণ পর তোমার ইমানই মজবুত এসে গেছে বিয়ে করার আগের ইমান হলো আমল হলো অর্ধেক একজন জন ছেলে বিয়ে করার শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু বিয়ে করছে না ওরা আমল মোকাম্মাল বললেন যেই ও বিবাহ আমি রসুল্লাহ সুন্নতের ইত্তেবা করে বিবাহ করবে ওর প্রত্যেকটা আমল কংক্রিট মজবুত হয়ে যাবে কারণ ওর চোখের হেফাজত হয়ে যাবে ওর গোপন অঙ্গের হেফাজত হয়ে যাবে ওর হাতের হেফাজত হয়ে যাবে জেনা ব্যবিচার থেকে চোখ হেফাজত হয়ে যাবে পরের মেয়ের হাত ধরে টানাটানি করা হেফাজত হয়ে যাবে এ নজরেরা এবার যে ইবাদত হবে আমার আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতে মকবুলিয়াতের জায়গা বানিয়ে দেবে রসুল্লাহ বললেন যদি ক্ষমতা থাকে বিয়ে করো যে না বিচার করা যাবে না কিন্তু আজকে গোটা সমাজে চলছে এখন আমার এখানে নয় তো বলেন ঘরের বিবিগুলো দিনের পর দিন দিনের পর দিন ফোন করে করে অবৈধ অবৈধ কথাবার্তা চলছে কথা ঠিক না ভুল জোরে জোরে বলে আল্লাহ الله صلى الله عليه صلى الله عليه أشهد أن محمد لا حول ولا قوة لا حول ولا قوة হ্যাঁ হ্যালো কে আজান হচ্ছে দেখে দেন ফোন দেখে لا إله إلا الله اللهم آمين اللهم رب درود شريف پڑھی اللهم صل على আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো ওয়ালা আলী نبی یا نبی یا نبی یا نبی نبی یا نبی یا نبی یا نبی نبی یا نبی یا نبی سلائی زمین و پیلا تمہارے آسمان و জোরে হবে না সুবহানাল্লাহ তোমার সিলাই জমিন পেলাম তোমার সিলাই আসমান পেলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে পড়ি তোমার সিলাই মানব হলাম তোমার সিলাই মমিন হলাম ছিল হয় না সোহান আৰু জোরে হেন সুবহানাল্লাহ তোমার সিলাই মানব হলাম তোমার সিলাই মুমিন হলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله খুশির গাওয়ার লাগে মনে যদি দেখা পায় নবা নবী তোমার এ ভুবনে ছিল্লে হয় না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর খুশির খাবার লাগে মনে যদি দেখা পায় তোমারে ভুবনে তোমার নূরের চেহারার মাঝে মমিন না শান্তি খোঁজে নবী নবী নবী নবী নবী নবী তোমার সিলাই জমিন পেলাম তোমার সিলাই আসমান পেলাম তোমার সিলাই মানব গোলাম তোমার সিলাই মুমিন গোলাম নবী নবী নবী নবী নবী يا نبي يا نبي اللهم وعلى آل আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আলোচনা করছি না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জারি দিয়ে গেলে এ নজনেরা পর্দা না মা বোনেরা আপনি যদি প্রকৃত আল্লাহ মানা হন আপনার ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য দেখা যাবে তার ভিতরে হলো এক নম্বর গুরু আপনি মিথ্যা কথা বলতে পারবেন না দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য গুরু আপনি কখনো পরনিন্দা করতে পারবেন না তৃতীয় নম্বর বৈশিষ্ট্য গুরু আপনার জবান দিয়ে খুরি করতে পারবেন না এর কথা ওর কাছে লাগিয়ে অশান্তি তৈরি করতে পারবেন না এবং চার নম্বর বৈশিষ্ট্য হলো আপনার জবান দিয়ে আপনি হারাম খেতে পারবেন না এ মুরব্বিয়ার বোনেরা নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওর মুসলমান যদি ওর জবানের এই চারটে জিনিসকে লাগাম দিতে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওর জবানের দোয়া আমার আল্লাহ প্রতি মুহূর্তে কবন করে নেয় যত হুজুমি করতেছি আমরা আমাদের পরনিন্দা না করলে জলসা ভালো হয় এ খারাপ ও খারাপ সেই এই ওই সব বলে দিল আচ্ছা যে ভাই বলছে জামাত খারাপ যে ভাই বলছে আহলে হাদিস খারাপ যে ভাই বলছে লামোজাবি খারাপ যে বলছে যে জামাত ইসলাম খারাপ ওই ভাইকে প্রশ্ন করুন হুজুর আপনি তো হজ করেছেন তাই তো হাজি তো হ্যাঁ আমি হাজি ভাই সাহেব আপনি বললেন লামোজাবি খারাপ আহলে হাদিস খারাপ তা আপনি গিয়ে নামাজ পড়লেন কার পেছনে আলোচনা বুঝতে পারছেন আপনি যে আড়াই লাখ টাকা খরচা করে হজ করে এলেন আল্লাহর খানায় কাবায় পঁয়তাল্লিশটা দিন আপনি কাটিয়ে এলেন আপনি বলুন তো কার পিছনে গিয়ে নামাজ পড়েছিলেন হারিমা এখানে বাঁধা যাবে না রাফাদাহীন করা যাবে না ওই ইমামের পিছনে নামাজ হবে না আপনি ভাঙড়ে ওয়াজ করে গেলেন আর আপনি এই বছরে আড়াই লাখ টাকা খরচ করে হজ করে এলেন সব এখানে হাত বেঁধে ইমামেরা নামাজ পড়ছে আপনি তাদের কি ইমাম হিসাবে মেনে নিলেন কি করে মাথায় ঢুকছে না বোধহয় যে ব্যক্তিটা বলছে করা যাবে না যারা করে তাদের পিছনে নামাজ হবে না বলছে তো বলছে তো এই ব্যক্তিটাই হজ করে পঁয়তাল্লিশ দিন তাদের পিছনে নামাজ ধুনিয়ে এলো আর এখানে কেউ যদি করে তার পিছনে নামাজ হবে ফতো দিলেন কেন তাহলে আপনি বলুন পঁয়তাল্লিশ দিনের নামাজ আপনার কাজা আপনার নামাজ হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আড়াই লাখ টাকা আপনার ফজুল হয়ে গেছে কথা ঠিক না বুঝলে বলেন এর বেলা ফতোয়া নেই না উনি গিয়েছিল তো কবুল হয়ে গেছে জুতো মারতে হবে না হবে না মুসলিম সমাজে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যিনি রাফাত আইন করছেন হাদিসের আমল করছেন হাদিসের তুমি রাফাদাইন করো না তুমি হাদিসের আমল করছো যে রাফাদাইন করে তাকবীরে তাহরিমা করে এখানে হাত বাঁধে আপনি তার বিরুদ্ধে ফতোয়াবাজি করতে পারেন না অসম্ভব আপনার ভালো লাগে না আপনি করেন না ও বিষয়টা আলাদা আপনি সিলসিলা মানেন মুজাদ্দিদের জামান মাসলাক মেনে চলেন আপনি করবেন না এটা ঠিক আছে কিন্তু ওদের হবে না কথা বলছেন কেন যদি না হয় তাহলে আপনি কেন আড়াই লাখ টাকা খরচা করে করে হজ করতে গেলেন কথা ঠিক না ভুল জোরে বুঝে আমি যে আলোচনা করছি মাথায় ঢুকছে তো আসলে ও সব কোনো ব্যাপার নাই ব্যাপার হচ্ছে নিজের জায়গায় বসাচ্ছি আখের আখে ভয় পাইনি আমরা কোথাও নেই সাজ পোশাক হবে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো ও বাবা আসলে ওদের অন্তরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় অতি হিংসা একে অপরের দিকে বিদ্বেষ পোষণ করবে যে স্বার্থের জন্য অপর ভাইকে কষ্ট দিতে ওরা ছাড়বে না নিজের হাসিল করার জন্য অন্যকে কতল করতেও পর্যন্ত ছাড়বে না গোটা সমাজে দেখতে পায় বাবা আমরা যারা হুজরুমি করে ঘুরছি আপনাদের ভিতরে কতটা হিংসা আছে একে অপরের প্রতি জানি না আমাদের ভিতরে যে হিংসা গুলো আছে শয়তানের ভিতরে অত হিংসা পাওয়া যায় না ঠিক বললু না ভুল বললু একজন আলেমকে দেখতে না একজন সাহেব আর একজন সাহেবকে দেখতে না ভাই ধরে নেন আপনারা ভালো আমি খারাপ কিংবা ধরে নেন আমি ভালো আপনারা খারাপ আমি যদি ভালো হই আমার করণীয় কি হবে আপনাদেরকে ফতোয়াবাজি করে দুর্গত এটা ভালো মানুষের কাজ ভালো মানুষের কাজ হবে আমার ভালো ব্যবহারের দ্বারা ভালো কথার দ্বারা আপনাদের খারাপ গুলোকে মুছে ফেলা খারাপ গুলোকে ধুয়ে ফেলা আপনারা যখন খারাপ গুলো থেকে নিজের জীবনটাকে গুটিয়ে নিতে পারবেন আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে যেতে পারবো একবার জোরে বলবেন এটাই তো পদ্ধতি নাকি দেখেন উদাহরণ দিচ্ছি কাটতে পারেন তো কাটবেন ও আল্লাহ নবী দুনিয়া লাগে নবী জবাবে সাল্লাল্লাহু আলাইহি মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে নিয়ে বসে রইলেন এমন সময় দেখতে পাওয়া যায় ওই মসজিদে একজনই হুনি দাদ্দার করে উঠে চলে গেলেন আল্লাহ নবী সাহাবারা অবাক চেয়ে রইলেন আল্লাহ নবী বললেন সাহাবারা কোন শব্দ করবে না চুপচাপ বসে থাকো আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখলেন ওই হুদিটা মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা ফেরে হাজরাতে ফারুকে আজম সইতে পারে না দাঁড়িয়ে পড়েছে নিজের উলাঙ্গ তলোয়ারটা বার করলেন খাপ থেকে তলোয়ার বার করে বললেন ওরে জবাই করে ফেলব করব আমাদের মসজিদে ইবাদত গায়েও দাঁড়িয়ে পেশা ফিরবে ওকে ছাড়া যাবে না নিজের লঙ্গ তলোয়ার তুলে দাঁড়িয়ে পড়লেন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন বাবা সাহাবারা তোমাদের কি কোনো নবী নাই বাবা সাহাবারা তোমাদের ভিতরে কি কাউকে নেতা বলে মানো না হযরতে ওমর কানে এই দুটি কথা আসার সঙ্গে সঙ্গে ওমর এত শক্তিশালী ব্যক্তিটা হাতে তলোয়ার ধরনেওয়ালা ব্যক্তিটা প্যারালাইসিস রুগীর মতো চুপটি মেরে বসে গেলে দুটো কথা বলে তোমাদের কি কোনো নবী নেই এ সাহাবারা তোমাদের কি কোনো নেতা নেই ওরের ভিতরে ঢুকে গেছে কথা ইস আমার রসুল্লাহ থাকা অবস্থায় আমি রসুলের উপরে ডিসিশন নিচ্ছি প্যারালাইসিস রোগীর মতো থপ করে বসে পড়েছে এটাই হলো রসুল্লাহকে মানা একবার জোরে বলবেন না হবে না সুবহানাল্লাহ ও বেদনা আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে বললেন ও বাবা সাহাবারা খবরদার না পেশা ফেরার সময় মানুষকে কখনো বাধা দেবে না পেশা পায়খানা ফেরার সময় কোনো মানুষকে বাধা দেবে না আল্লাহ নবী বললেন ক্ষতি হবে তাম পৃথিবীর সাঁত্রিশ জন বিজ্ঞান গবেষণা করে দেখছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদের ভিতরে পেশাব ফের নেওয়া না ইহুদিকে বাধা দিতে নিষেধ করলেন ক্ষতি হবে বললেন কি ক্ষতি হবে পরীক্ষা করে দেখলে মানুষ পেশা ফেরার সময় হঠাৎ করে যদি তাকে হাঁকা তারা মেরে যদি বন্ধ করে দেয়া হয় অতি শীঘ্রই তার কিডনির রোগে আক্রান্ত হয় যে স্কুলে পড়েনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়েনি কোনো সায়েন্সের অধ্যায় নিয়ে নবী পড়েননি ওই নবী বললেন বাবা খবরদার খবরদার খবরদার খবরদার ওর পেশাব ফেরা অবস্থায় বাধা দিও না ওকে পেশাবটা করতে দাও এ নজনেরা মসজিদ হলো একটি পবিত্র জায়গা ওই পবিত্র জায়গায় একজন পেশাব ফিরছে রসুল্লাহ বললেন বাধা দিও না আমাদের ঈদগায় কিংবা কোন মসজিদে যদি কুকুর পেচ্ছাপ ফেলে কুকুর আর আপনি যদি দেখতে পারেন আপনি যদি দেখেন কি করবে এটা ফিরি না মানুষ হলে কি হবে দেশে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা ঠিক না ভুল সামনে দিয়ে ইহুদি ভেতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচছে রসুল্লাহ ভালো দেওয়া যাবে না ওকে ফিরতে দাও ক্ষতি হবে একবার জোরে হবে না সুবহানাল্লাহ এ চিল্লে হয় না সুবহানাল্লাহ ইসলামের আদর্শটাকে আগে বোঝো তারা মলি সাহেবগিরি এসটি ডিউটি করো ফতোয়াবাজি করছো হারামের বিরুদ্ধে তোমার ফতোয়া হলো একজন ভাই আর একজন ভাইকে দেখলে বলতেছে দেখ বেঈমানটা যাচ্ছে এ ফতোয়া কে সাবধান দেখতে ভালো গায়ের রং ভালো জুব্বা পরে ভালো মাথায় টুপি ভালো গলায় রাহান ভালো এ ভালো সে ভালো না কে ভালো সে ভালো নয় নীতি আদর্শটা দেখো রসুল্লাহর নীতি আদর্শের সঙ্গে মেলে কিনা মেলে কিনা যদি মেলে গ্রহণ করো না মেলে দূর করে ছুড়ে ফেলে দাও কোনটা দেখবে গায়ের রং ও বেজনেরা আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহর সাহাবারা অবাক হয়ে রইলেন এবার বোধহয় ইহুদির কপালে বিপদ রাসূলুল্লাহ হয়তো উঠে গিয়ে ঝাড়বে আল্লাহ নবী হয়তো মারবে এই চিন্তা নিয়ে সময় অপেক্ষা চাতক পাখির মতো চেয়ে রইলে আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ইহুদি পেছন ফিরে তাকিয়ে দেখলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার পেশাব হওয়া না হওয়া সংবাদ দেয় ও রাজনেরা যুবকেরা আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন ভাই ইহুদি যদি কিছু না মনে করে আমি দুটো কথা প্রায় বলবো মনে কষ্ট দেবেন না বলুন হুজুর আপনি বলুন বলুন কি কথা আপনি বলবেন বলুন বলুন যে নবী নবীকে মানতে চায় না যে মানুষটা নবীকে কোনোদিন নবী বলে মানতে চায় না রসুল্লাহর প্রথম ব্যবহারে জবান দিয়ে হুজুর বেরোচ্ছে হুজুর একবার জোরে হবে না খারাপ মানুষ ভালো হবে না ফতোয়ার দ্বারা খারাপ আকিদার মানুষগুলো ভালো হবে না তোমার ভালো ব্যবহারের দ্বারা তাদেরকে ভালো করো সহজে ফিরে আসবে একবার জোরে বলুন এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলায় সব বেরেলি আর তবলিক জামাত বেরেলিরা বললো ভাইজান আপনি আসছেন আমরা ওই জন্য এসেছি আপনি কিয়াম করবেন আর যারা দাওয়াত দিয়েছে এরা তার তবলিক জামাত মাদ্রাসার জলসা কয়েক হাজার লোক এইরকম প্যান্ডেল না এর ডবল প্যান্ডেল বুঝতে পেরেছেন তো মহিলাদের জন্য আবার আলাদা ফুটবল মাঠে সেই এখান থেকে এরকম থরো করছে ভিডিও ওখানে থরো করে বিশাল বড় ভিডিও মানে ভিডিও আপনাদের প্যান্ডেল সেখানে চলছে পাবলিক জামাত দাওয়াত দিয়েছে বলেই দিয়েছে ভাইজান কিয়াম করতে পারবেন না আমি বললাম আল্লাহ যেটা চাইবে সেটা হবে আপনি বললেও আমি শুনবো আর না বললেও শুনবো না আল্লাহ যখন যেটা চাইবে হবে তাহলে দাওয়াত নিতে পারি না যান আপনার দরকার গেলাম ওয়াজ সম্পর্কে আলোচনা করলো আধা ঘন্টা আধা ঘন্টা আম কি কি জিনিস করলে কি হয় আর না করলে কি হয় এ সম্পর্কে আধা ঘন্টা আলোচনা করলাম টোটাল ওয়াচ করলাম এখান থেকে ছ ঘন্টা গাড়ি চালিয়ে মুর্শিদাবাদে গেছি আমি আল্লাহ নিয়ে গেছে ওখানে গিয়ে তিন ঘন্টা ওয়াচ করে আবার ওখান থেকে ফিরে এসেছি ছ ঘন্টা গাড়ি চালিয়ে মাঝখানে এক জায়গায় রাস্তার ধারে শুধু আধা ঘন্টা একটু রেস্ট আধা ঘন্টা ঘুমিয়েছি তো ওয়াজ নসিহত করার পরে দোয়া হবে তো তবলিগ জামাতের আমি মুফতিরা সদস্য বসেছিল আর বেরেলি ভাইরা ওরা ওয়াজ নসিহত শোনার পরে আধা ঘন্টা দোয়া হবে দোয়ার ভিতরে আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে ওরা রাগে সব বেরিয়ে গেছে জানে কিয়াম হবে না কারণ ওরা কিয়ামটাকে মাস্ট এভরিথিং করতেই হবে ওরা ওদের রাগ হয়ে গেছে আমার সঙ্গে কিয়াম করবে না দূর চল যা সব ফাঁকায় বেরিয়ে গেছে আর এই মুফতি আমির সাহেব আমাকে বলছে সানাজ ভাই মনে যদি কিছু না করেন আপনাকে তো আদেশ দিতে পারি না আপনি সেই দাওয়াত দেওয়ার সময় একটা কথা বলেছিলেন আপনি করতে পারেন জোরে হবে না সবার কি বলছে করতে বলছে হ্যাঁ, শুধু আমি হবে আপনাদেরও তো করতে হবে তাহলে হ্যাঁ আমি আমরা রয়েছি আপনি করবেন আমরা না আমরা আজকে আমরা এতদিন ভুল ধারণা ভ্রান্ত ধারণার ভিতরে ছিলাম সেটা ক্লিয়ার করলেন আপনি আমরা খুশি খুশি আপনি করুন আমরাও করবো জোরে বলুন শুরু করতে দেখি যে প্যান্ডেল ছিঁড়ে এবার হুইগে সব বেরেলির ভালো দুটো পণ্ডিত মাদ্রাসা শিক্ষক এসে আমায় বললেন ভাই সাহেব আমাদের জ্ঞান চক্ষু আপনার কাছ থেকে নতুন করে খুললো কি ফতোয়ার দ্বারা মানুষকে সৎ রাস্তায় আনা সম্ভব না ব্যবহারের দ্বারা মানুষকে সৎ রাস্তায় আনা সম্ভব ভাইজান আপনারা তো সব সিনিয়র বড় বড় মহাদেশ সাইকুল হাদিস তাদেরকে একটা কথাই বলে ফতোয়াবাজি করবে ইসলাম ফতোয়াবাজিতে বিশ্বাসী নয় হারামের বিরুদ্ধে ফতোয়া দেয় নাজায়েজের বিরুদ্ধে ফতোয়া দেয় যেটা করলে ক্ষতি হবে না ওর বিরুদ্ধে ফতোয়া দিতে যেও না সবাই আমি রসুল্লাহর ব্যবহারটা দেখে ইহুদিকে বলছে ভাই ইহুদি আপনার পেশাব ফিরতে কোনো কষ্ট হয়নি তো ইহুদিটা আগে হুজুর বলে ডেকেছে পাত্তা দিয়েছে পেশাব রসুল্লাহ গিয়ে বলছে আপনার কষ্ট হয়নি তো চেহারার দিকে পেছন দিকে ফিরে বললেন হুজুর রসুল্লাহ বললেন আমি কিছু তোমায় দুটো কথা বলবো যদি পারমিশন দাও তাই বলি রসুল্লার দিকে তাকিয়ে বলেন হুজুর আপনি বলুন একবার জোরে হবে না সোহারাল্লাহ ব্যবহারে পাথর গলে যায় পাথর ও নজন যুবকেরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওই দাঁড়িয়ে নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ও ভাই মনে কিছু করবেন না আপনি যে পেশাটা ফিরলেন ওটা না পাক আর আমরা মুসলমানেরা পাক পবিত্র হয়ে এই মসজিদে আমাদের পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য আমরা কপাল ঠেকিয়ে সিজদা করি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সিজদার জায়গা এই জায়গাটার নাম হলো মসজিদ ও ভাই গদি আপনি যে পেশাবটা ফিরেছে ওটা না পাক আর আমরা যারা ইবাদত করি সিজদা করি তিনি হলো পাক আল্লাহ নবীর কথা শুনে ইহুদির চোখ ফেটে পানির ঠুসা গড়িয়ে যায় ও আল্লাহর নবী নবী ইহুদির দিকে তাকিয়ে ইহুদি কদম মুবারক দুটো জড়িয়ে ধরলেন লাগে ইয়া শুনেছিলাম ইসলাম নাকি খারাপ ধর্ম ইসলাম নাকি মানুষকে খারাপের জায়গায় আনে লাগে শুনেছিলাম মুসলমানদের নবী নাকি মানুষের উপরে অত্যাচার করে আমি একজন ইহুদি ঘরের সন্তান আমি এসেছিলাম ইসলামকে পরীক্ষা নেওয়ার জন্য রবিকে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে বিরুদ্ধে যারা কথা বলে আমি সন্তান হয়ে বলছি শুনে রেখে দাও খারাপ আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলাম সকলে বাপুরি মুসলমান একবার জোরে হবে আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার পরিচয় শব্দ নয় তোমার আপন বন্ধুর কাছে বলো না কারণ সুযোগ দিতে পারে ক্ষতি করতে পারে তোমার মনের চাহিদাটা তোমার ভাইয়ের কাছে বলো না ও হয়তো তোমার স্বার্থ ক্ষতি করতে পারে ও মনের কষ্ট অভাবের সংসারের কথা অভাবের জুলুমের কথাটা পৃথিবীর কোন মানুষের কাছে শেয়ার করো না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি যাও তোমার আল্লাহর সঙ্গে সব কথা ভুলে বলো আমার আল্লাহ তোমার কোনদিন ক্ষতি করবে না আল্লাহকে যে হুজুর যে হুজুর তোমারে মহাব্বাত করে ভালোবেসে কোলে টানে ওই হুজুরের কাছে দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক বছর যাওয়া বন্ধ করে হুজুরের আগের ধারণা এই এখনকার ধারণা এক থাকবে তো কথা বলছেন এক থাকবে থাকবে না পাঁচ বছর নামাজ পড়েননি দশ বছর রোজা করেননি পাঁচ বছর রোজা করেননি দশ বছর নামাজ আদায় করেননি জাকাত দেওয়ার ক্ষমতা আছে জাকাত দেননি হজ করার ক্ষমতা আছে হজ করেননি এ নজনেরা একশো বছর ধরে আপনি নাফারামানি কাজ করলে আমার আল্লাহ তার উপরেও জানাচ্ছে জোরে বলবেন আপনি কার কাছে দ্বারস্থ হ্যাঁ মনের কষ্ট তামান্না সব আল্লাহর কাছে জানা ফোনে কথা বলে সম্পর্ক টিকিয়ে রাখে স্বামী আমার জিন্দা স্ত্রী আমার জিন্দা এ রজনেরা আমার আল্লাহ পাক জানা ওরে আমার বান্দা ওরে আমার বান্দি রে পৃথিবীর জমিনে যদি তোরা মোবাইলের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে আমি আল্লাহ বলছি আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মোবাইল ধরতে হবে ওই মোবাইলটার নাম হলো নাম আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ জানিয়ে দিল আমার বুটটার নাম হলো আমার স্টুডিওর নাম হলো মসজিদ যা মোবাইল নামাজ ওই মসজিদ ওখানে যে নামাজ পড় তোর সব কথা আমি আল্লাহ শুনতে পাই শোন আমার শোনা তোদের শোনা এক নয় তোরা বললে আর একজন শুনতে পায় আর তোরা না বললেও আমি শুনতে পাই একটা চোরে বলবেন না চিল্লা হবে না সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ি صلی আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো আলা আমিন মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা আশেক মমিনের ঠিকানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা আশেক মমিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হগো নবীর দিবানা চিল্লে হবে না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা আশেক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিকি নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যে দেখো মদিনা যদি হবে না সুবহানাল্লাহ মদিনা মদিনা আসে কোমিনীর ঠিকানা আসে কোমিনীর ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হব নবীর দিবানা মদিনা মদিনা আসে কোমিনীর ঠিকানা আল্লাহ سليالا وعلى آله কালো হাবসি বিলালে আগুন হইল মোর নবীরে কালো হাবসি বিলালে আগুন হইল মোর নবীরে ইসলামেরই প্রথম বদিন ইসলামেরই প্রথম বদিন বানাইলেন রব্বানা যদি হবে না বংশ ভালো চেহারা ভালো ফিগার ভালো এ ভালো সে ভালো না বিলালের দেখতে খারাপ বংশ খারাপ গোলাম গায়ের রং কালো জোরে বলেন ঠিক না ইসলামের প্রথম মসজিদ মজ্জিনদের সর্দার বানিয়ে দিলেন জোরে বলুন ইসলাম কোনটা দেখে না গায়ের হ্যাঁ, হ্যাঁ, চামড়া দেখে নাকি বংশ দেখে মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা আশেক মমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হব নবীর দিবানা চিল্লে হবে না রে বাবু মদিনা মদিনা আশেক মিনির ঠিকানা হায় হায় বাবা জালাল দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে বাবা জালাল দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে এতবার দেখি উতাগার এতবার দেখি উতাগার মনের তৃপ্তি হলো না তুমি বলবেন না সোহা জোরে চিল্লে হয় না সোহার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা করতে করতে আমি একদম আটটায় পৌঁছে দিয়েছি জি আমার এখান থেকে আবার এত পেছনে লিখতে চাই কিছু জলসা কাট কাটে এই বড়ালিরা জলসা কেটেছিল কি খুশি হয়েছে আমি সেদিন কি বলবো একদিন রেস্ট পেলে আল্লাহ শুকরিয়া দেয় এখান থেকে সেরে আমাকে আবার দিতে হবে সে তাল দিই পাগলার হাট মাধবপুর ওখান থেকে সেরে আবার সেই মধ্যম গ্রাম কি জ্বালা বল দিন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বারাসাত মধ্যম গ্রাম ওখানে কৃষ্ণবাটি বলে একটা জায়গা আচ্ছা এত লিখিস কিছু জলসা হবে মলি মনে ও খেলিছে একটা খেলা একদম তসনস যেই ভাঙড় এলাকায় ঢুকতেছি দেখে স্টেজে ভাষণ দিবি আর ওই নেটে ছড়াবি কোনো কাজ হবে না সারাজকে ঠান্ডা করতে গেলে একমাত্র উপায় হলো তোদের মেরে দেওয়া স্টেজে বলে যাচ্ছে কারণ তোর ইমান আর সারাজের ইমান অনেক ফারাক যত এর পিছনে লাগবি দেখবি তত খুশবু সরছে জি আপনারা শুনেছেন নতুন করে বলবো না ভিডিও টিডিও সব দেখাচ্ছে না ওর ওপরে সেই আজ থেকে বড়ালিতে কত বছর আগে দু বছর আগে না বড়ালি সেই ব্যক্তিগত একটা ছিল সেই মসজিদ থেকে বছর দুয়েক বেশি হয়েছে আড়াই বছর সেই সময় বলেছিল যে একটা গাড়ি কার তোদের গিফট করব হলো না তার সঙ্গে এবছর আবার মাথা ফিরিয়ে দিচ্ছি যে প্রমাণ দিয়ে একটা হালাল বাচ্চা এসে সামনে বলতো না এই একজন আসছে না সামনে কেন বলেন আরে আমি তো চাই আমি যখন খারাপ ওটা আমার বন্ধ হোক কথা ঠিক না খারাপ মানুষ অস করবে যার খসলো খারাপ থাকবে স্বভাব খারাপ থাকবে চরিত্র খারাপ থাকবে সে আমার রক্ত হবে কি করে তাকে নিচে নামিয়ে দেওয়া হোক তবে নিচে নামাতে গেলে তথ্য সহজ আমার নিচে নামানো হয় কথা ঠিক না ভুল সামনে আসেন জ্ঞান আল্লাহ দিয়েছে বুঝুন চোখ আছে আল্লাহ চোখ দিয়েছে দেখে নেন বিবেকের দ্বারা জ্ঞানের দ্বারা চোখের দ্বারা একসঙ্গে সংমিশ্রণ করে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খান নসিব করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আর জোরে হে আল্লাহুম্মা আমিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে আচ্ছা করছে করুক না আবু জাহেল আবু আহা ওদের বঙ্গদের বলে দিয়েছে এই যা এই কাবা বাইতুল্লাহ শরীফের সব এলাকায় যারা এসেছে মেলাতে ওকাজ নামক একটা মেলা হতো এই মেলাতে এসে যারা কাওয়াবাইতুল্লাহ শরীফের আশেপাশে ওদেরকে সব বলে আয় আচ্ছা চেনে এখনো কেউ দেখিনি ওই প্রচার করছে বলেন যে নবী এখনো পর্যন্ত প্রকাশ পায়নি বাইরের জায়গায় মক্কার জমিনে সীমাবদ্ধ এই মক্কার মানুষরা শত্রুতা করতে যে সেই শাম সিরিয়া মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছে এই খবরদার মোহাম্মদ বলে একজন পাগল বেরিয়েছে ধারে কাছে যেও সে কি বলছে শুনো না মানুষের ভিতরে উসখুস বুঝতে পেরেছেন পাগল তো জীবনে অনেকের কথা শুনেছি তো প্রত্যেকে এসে সেই পাগলের কথা বলছে চল না এখন যাবি পাগলটা কিরম একটা দেখে আসি আসি জোরে হবে না ছিগলে হবে না চল না একবার যাই চল না চল চল চল তো কানে আঙ্গুল দিয়ে আছি ওই একটা মানুষ বসে আছে এই হলো সেই মোহাম্মদ যে মোহাম্মদ ইসলামকে পাগল বলা হয় এই পাগল তো আমাদের এলাকায় অনেক দেখেছি তাদের গায়ে থাকে নোংরা চুল থাকে উস্কো ফুস্কো পৃথিবীর জমিনে তারা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝে না আর এই যে পাগলটার কথা বলছে এই পাগলটার গায়ে ময়লা তো দেখা যায় না নাকে সুঘ্রাণ পাওয়া যায় এই শোন আমরা বোধহয় ভুল করছি এক কাজ কর এই পাগল দেখতে পাচ্ছি আবার কি পড়ছে পাগল দেখছি আবার কি পড়ছে এক কাজ কর কানের আঙুলটা একবার খুলে দি দেখি না পাগল কি বলে একবার শুনি জোরে বলুন পাগলের প্রচার করছে কারা বুঝতে পেরেছেন আবু জেহেল আল্লাহ নবী দিন ও দুনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাবার একটি পাশে বসে কোরআন তেলাওয়াত করতে ও যতগুলো মানুষ সিরিয়া পারস্যের এসেছিলেন সব মানুষগুলো যখন কান থেকে ওদের আঙ্গুলগুলো খুলে ফেলেছিলেন আল্লাহর নবীর শ্রুতি মিষ্টি মধুর মধুর মতো কথা আল্লাহ পাকের রহমতের বাণী পাক ভগবান রাসূল কালামের মধুর রস ওদের কানের ভিতর দিয়ে ঢুকে কলিজায় আঘাত করেছে এ নজরের যুবকেরা আল্লাহ রবির দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলে এই মানুষটা কি কোনোদিন পাগল হতে পারে এই মানুষটা কি কোনোদিন খারাপ হতে পারে আল্লাহর নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে প্রত্যেকেই চোখ ভরা পানি নিয়ে পড়তে না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু একসঙ্গে 80 জন মানুষ ইসলাম কবুল করে নিলে সিরিয়ায় যায়নি নবী এখনো সিরিয়ায় যায়নি ওমানে যায়নি পারস্য যায়নি অথচ সেখানকার মানুষ রসুল্লার কাছ থেকে ইসলাম নিয়ে পৌঁছে গেছে কথা সত্যকে যারা চাপা দিতে চেয়েছে তারা চাপা পড়ে গেছে সত্যকে যারা চাপা দিতে গেছে তারা নিজেরাই ধুলির সাত চাপা পড়ে গেছে আমার নজরের যুবকেরা আলোচনা আমি শেষ করতে চাই আর বাড়াবো না জি আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খান নসিব করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله অবস্থা খুব খারাপ অবস্থা আসলে এই সময় তো লোকজনের একটু ঘোরাঘুরির সময় বুঝতে পেরেছেন তা সেই সময় আমি শাহনাজ উঠেছি পাগলাম বুঝতে পেরেছেন তো কিছু করার নেই টাইম তো দিতে পারবো না আপনাদের মহাব্বাত ভালোবাসা আমাকে এখানে আসতে উদ্বুদ্ধ করেছে আমি এসেছি আলোচনা করলাম জি আল্লাহ সুযোগ সুবিধা দিলে আমার কথা হবে তবে যাবার আগে ভাইদের রিকোয়েস্ট আবার একটা নাম বলতে হবে বলতে হবে না হবে বলতে হবে না হবে না হবে না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ রাত গুলি বড়ি আল্লাহ এটা আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো আলালিন পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে হচ্ছে না ঝেড়ে মারেন একদম আধার যেমন করে চায়ালোকে পাহাড় যেমন করে ঝর্ণা বগায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে চায়ালোকে ইল্লাল্লাহ জোরে জোরে লাইলাগা ইল্লাল্লাহ গধুলির আলো বিকেল বেলায় কাটে না কাটে না মন রঙির বেলায় গধুলির আলো বিকেল বেলায় কাটে না কাটে না মন রঙির বেলায় আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে তেমনি করে প্রভু চাই তোমাকে জুড়ে হবে না সোহার তেমনি করে প্রভু চাই তোমাকে পাহাড় যেমন করে ঝরনা বগায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় লোকে আধার যেমন করে চায় লোকে ইল্লাল্লাহ জোরে হবে না রে বাবা ইল্লাল্লাহু কচি শিশু যেমন মায়ের চোল আকড়ে ধরে রাখি করে না কবুল কচি শিশু যেমন মায়ের চোল আকড়ে ধরে রাখি করে না কবুল জীবনের সবখানে রাখব তোমায় জীবনের সবখানে রাখব তোমায় আধার যেমন করে রাখে আলোকে জোরে হবে না সুবহানাল্লাহ আধারও যেমন করে যায় লোকে পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধারও যেমন করে চায় লোকে আধারও যেমন করে চায় লোকে লা ইল্লাল্লাহ لا إله إلا الله اللهم صل على وعلى آله সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সুস্থ শরীর অবস্থায় সবর করার আল্লাহ বেশি বেশি তৌফিক দান করে বলুন সকলে আল্লাহ আমিন আরো জোরে হই আল্লাহ আমিন আপনাদের জন্য একটাই দোয়া শত বিপদের মাঝখানেও জানো সবর করার আল্লাহ আপনাদের তৌফিক দান করে বলুন সকলে আল্লাহ আমিন আরো জোরে হই আল্লাহ আমিন আপনাদের কাছ থেকে আল বিদা নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা